আপনাদের দেখাবো আপনারা কিভাবে কাইন মাস্টারের প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ইউজ করবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই যদিও কাইন মাস্টারের ফ্রি ভার্সনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু ফ্রি ভার্সনের একটা প্রধান সমস্যা হলো আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন আপনার ইউটিউবের জন্য অথবা ফেসবুক পেজের জন্য তখন ভিডিও ডান পাশে উপরে কর্নারে তাদের লগোটা ওয়াটারমার্ক হিসাবে শো করবে কিন্তু আপনি যদি একটু প্রফেশনাল ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই চাইবেন না যে আপনার ভিডিওতে এই ওয়াটারমার্কটা থাকুক বা গাইন মাস্টারের লগোটা থাকুক তো এই জন্য অনেকেই চায় যে প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার জন্য কিন্তু আপনি যখনই প্রিমিয়াম ভার্সনটা ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে আমি কয়েকটা ছবি সিলেক্ট করে নিলাম ভিডিওর জন্য এই যে দেখেন উপরে ডান পাশে কর্নারে তাদের লগোটা শো করছে যখন এটা ডিলিট করতে যাবেন তখন তারা তাদের প্যাকেজগুলো দেখাবে বা মান্থলি প্যাকেজ বা বাৎসরিক প্যাকেজ তো অনেকে যারা নতুন আছেন তারা নিশ্চয়ই চাইবেন না এই ভিডিও তৈরি করার জন্য টাকা খরচ করতে তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি এই কাইন মাস্টারের প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে কোনো টাকা ছাড়াই ইউজ করবেন তো প্রথমে কি করবেন আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা কাইন মাস্টারটি আনইনস্টল করে নেবেন একটু সময় নিচ্ছে আনইনস্টল হতে আনইনস্টল হয়ে গেছে এখন আনইনস্টল করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে একটু ওয়েট করেন সরাসরি সার্চ বারে লিখবেন আর E V D L dot O M আমি একটু রেখে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে অ্যাড্রেসটা টাইপ করে নিতে পারেন অ্যাড্রেসটা টাইপ করা হলে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে আবার সার্চ অপশান আছে এখানে সার্চ করবেন কাইন মাস্টার কাইন মাস্টার লিখে সার্চ দেওয়ার পর সরাসরি তারা নিয়ে যাবে আপনার ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানে না তাদের ডাউনলোড পেজে ডাউনলোড পেজ থেকে এখানে অনেক সফটওয়্যার আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আসার পর একবারে প্রথমে আপনি কাইন্ড মাস্টার প্রো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারা দেখাবে ডাউনলোড পেজ তারপর go to download page go to download পেজে আসার পরে এখানে ডাউনলোড করার জন্য আপনাকে পাঁচটা অপশান দিবে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো আপনি কোনটা থেকে ডাউনলোড করবেন তো সবচেয়েতে ভালো হয় আপনি নিচ থেকে দুই নাম্বার অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি তারা ডাউনলোড অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড ক্লিক করবেন এখানে হয়তো দেখাতে পারে যে ফাইলটা আপনার মোবাইলের জন্য হার্মফুল আপনি এসব বিষয়ে না দেখে সরাসরি ডাউনলোড এনিওয়াইতে ক্লিক করবেন ডাউনলোড এনিওয়াইতে ক্লিক করার পরে আপনার ডাউনলোডটি শুরু হয়ে যাবে ডিটেলস দেখাচ্ছি ফাইলটা প্রায় উনআশি দশমিক ছেষট্টি এমবির ফাইল একটু সময় নেবে ফাইলটা ডাউনলোড হতে আমরা একটু অপেক্ষা করি ফাইলটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো এখন চলেন ইনস্টল করি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করেন ক্লিক করার পরে ইনস্টল হবে ইনস্টল ইনস্টল বাটনে ক্লিক করবেন একটু সময় নেবে ইনস্টল হতে ইনস্টল হয়ে গেছে এখন ওপেন ওপেন করার পরে কাইন মাস্টারের ফি ফ্রি ভার্সন না এটা হলো প্রো ভার্সন প্রভাষণটি চলেন দেখি এখন এখানে হয়তো দেখাবে যে এটা আপনার জন্য হার্মফুল কিন্তু তারপর আপনি এটা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে ওপেন হতে এই তো আমাদের প্রভাষণটি ইনস্টল হয়ে গেছে নতুন প্রজেক্ট ক্রিয়েট আপনারা অবশ্যই প্রজেক্টের নাম দিয়ে নেবেন এখানে অ্যালাউ করে দিবেন যখন দেখেন আপনার কাইন মাস্টার প্রভাষণ সরাসরি ইনস্টল হয়ে গেছে এখানে আর কোনো ওয়াটারমার্ক নাই তো আপনাদের ইচ্ছা মতো এখন ভিডিও এডিট করতে পারবেন কোনো টাকা পয়সা ছাড়াই আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই